গল্প নয় সত্যি থানায় জব্দ দুইশো কেজি গাঁজা খেয়ে ফেলেছে ইঁদুর ভারতের উত্তরপ্রদেশে ইঁদুরের হাত থেকেও মাদক রক্ষা করা কঠিন হয়ে পড়েছে বন্ধুরা নাকি প্রেমে ছাকা খেয়ে আর ভয়ের সাথে ঝগড়া করে শুকটান খায় কিন্তু এদুর কেন খায় বুঝলাম না मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार বন্ধুরা আপনাদের মাঝে আজ এমন কিছু হাসির ভিডিও নিয়ে হাজির হয়েছি যা দেখে আপনারাও হাসি থামাতে পারবেন না নাম্বার ওয়ান সবসময় আমাদের অস্থির কাকুর সাথে এমনটা কেন হয় <laughs> নাম্বার টু পর্যন্ত ছয় বার বিয়ে করেছেন এই তারকা নায়িকা হবার আগেই নাকি তার প্রথম বিয়ে হয় ইসমাইল হোসেন নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পরিমণির oh মানে দেশে এমনিতেও দেশে এমনিতেই পুরুষের সংখ্যা কম একজনই যদি ছয়জন সামলায় তাহলে বাকিরা কই যাবে আচ্ছা। নাম্বার তিন কে ভাই নাসির হোসেন মানে বিনোদন আর ফাজলামি তার থেকে রেহাই পায় না এবার সাংবাদিক মানে আমার তো খুব সুন্দর লাগতেছে ওয়াও ফিলিংস ক্যাপ্টেন আমি যেহেতু আমার তো খুব সুন্দর লাগতেছে ওয়াও ফিলিংস ক্যাপ্টেন আমি যেহেতু নাম্বার ফোর বন্ধুর জিয়ে হিল পরে হাঁটলে যা হয় আর কি নাম্বার পাঁচ হ্যালো এই শোনো আমি ওয়াজে আছি বুঝছো আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ তোমার যন্ত্রণাটা মানে- সত্যি আমাদের তাহেরি আঙ্কেল আসলে জিনিস একটা যেটাই বলে সেটাই না না না না নাম্বার তোমাদের কাছে স্মার্ট কি বাইরে ভাই আমি আজও বুঝলাম না শুধু অস্থির কাকুর সাথে কেন এমনটা ঘটে কেউ জানলে কমেন্ট করে বলবেন <laughs> বন্ধুগণ আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন